হ্যালো বন্ধুরা আমি সাকুল ইসলাম রহান আজকের ভিডিও টাইটেল দেখে অবশ্যই বুঝে গেছেন যে আজকের ভিডিওটা মূলত কী নিয়ে তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে শুরু করা যাক শুরু করার আগে বলে দিচ্ছি আপনারা যদি এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাকনটিতে ক্লিক করুন এতে আমাদের নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে সবার আগে চলে যাবে বন্ধুরা ফিরে এলাম ইন্টার পর আপনারা যারা এরকম একটি কোড তৈরি করতে চান তাদের জন্য এই ভিডিওটি তো প্রথমে আপনারা আপনাদের পছন্দের ব্রাউজারটি ওপেন করে নেবেন এবং এখানে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কটি কপি করে পেস্ট করবেন তারপর কন্ট্যাক্টে যাবেন আমি কন্ট্যাক্টে যাচ্ছি এখানে আপনারা আপনাদের নাম দিবেন আমি এখানে জাস্ট টেস্ট দিচ্ছি টেক্সট তারপর ফার্স্ট নেম লাস্ট নেম এরকম করে আপনারা পুরোটাতে দিয়ে দেবেন আমি একই নাম দিয়ে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে এখান দিয়ে আপনারা যেই নাম যাই করুন তার পাশে যে কিউ আর কোডটা রয়েছে সেটাই ডিজাইন পাল্টে যাচ্ছে তো আমি এটাকে একই সবগুলি টিক্স দিচ্ছি আপনারা এখানে আপনাদের যা যা লাগে সব দিয়ে দেবেন তারপর এখানে সেভ বাটনে ক্লিক করার পর আপনাদের ফাইলটির নাম লিখে দেবেন আমি দিচ্ছি ও আপনারা তাহলে পিএনজি করতে পারেন এস বিজি করতে পারেন ইপি e এস করতে পারেন তো আমি সেভ করে নিয়েছি এবার আপনারা দেখতে পাচ্ছেন যে দের সামনে কিউআর কোডটি তৈরি হয়ে গেছে আপনারা এখন স্ক্যান করার সাথে সাথে এটি পেয়ে যাবেন যে এটাই সত্যি কি হয়েছে নাকি হয়নি তো বন্ধুরা আজকে ভিডিও কি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন